শিক্ষার্থীরা বাইরে আছে তারা গ্যালারিতে এসে আসন গ্রহণ করবে দিলাম আমাদের দুটি হাত কথা দুটি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে অভিভাবক যারা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম অফিসার যারা রহমান সাহেব উপস্থিত আছেন শিক্ষার্থীদের মধ্যে গ্যালারিতে বাইরের কোনো শিক্ষার্থী nature things at and all the things of the world involve in darkness এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের সেই রক্ত ঝরা সাথে মার্চের ভাষণের মধ্য দিয়ে উপস্থিতি দোলনায় দোল খেতে খেতে সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়ে ওঠা আমাদের শৈশব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি তো এসেছি চর্চা পদের অক্ষরগুলো থেকে যারা পড়ে তাদেরকে বিদায় দিবেন এবং তাদেরকে কিভাবে আপনাদের সাথে আমাদের হৃদয়তার যে নিবিড় সম্পর্ক নাকি করলে ভালো গ্রহণ করে সভাটি পরিচালনা করার জন্য সহযোগিতা May you be a lighted man in the society and be a wealth.